হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্যে যারা কামিং চ্যাটের বিটকয়েন লেভেল আইকনটা পেয়েছেন বিটকয়েন লেভেল আইকনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনি আপনার অ্যাকাউন্টটা চেক করবেন যদি আপনি বিটকয়েন লেভেল আইকনটা পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এটা থেকে আপনি একটা রিওয়ার্ড এখন নিতে পারবেন যেটা পরবর্তীতে আপনার জন্য খুবই ফলপ্রসূ হবে খুবই দেখা যাচ্ছে ভালো প্রফিট আপনাকে দিবে সেটা দেখতে গেলে আপনাকে প্রথমে আপনার কামিং চ্যাট যে অ্যাপসটা রয়েছে সেখানে লগ করতে হবে লগ করার পরে আপনি যখন আপনার অ্যাপসের মধ্যে আসবেন আপনার অ্যাকাউন্টে আসবেন তখন এখান থেকে আপনার প্রোফাইলে চলে যেতে হবে এই যে নিচে যে মানুষের মতো আইকনটা আছে মি লেখা এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলে এরকম একটা জায়গায় চলে আসবেন আপনি আপনার প্রোফাইলে আপনি চলে আসবেন এখানে আপনি দেখতে পাবেন উপরে আপনার নামের একটু নিচে এখানে বিটকয়েনের মতো একটা আইকন রয়েছে এটা যদি আপনি পেয়ে থাকেন এটা গতকালকে থেকেই মূলত আমাদের টাইম সিজন অনুযায়ী এই সব দেশে পাওয়া যাচ্ছে এবং কেউ কেউ হয়তো তার কিছু আগে থেকেও পেয়ে থাকবেন তো যদি আপনি এই বিটকয়েন লেভেল আইকনটা পেয়ে থাকেন তাহলে আমি একটা ফর্মের লিঙ্ক লিঙ্ক গুগল ফর্মের লিঙ্ক আমার টুইটার অ্যাকাউন্টে দিয়ে দিব এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবে আপনারা যে কোনো এক জায়গা থেকে সেটাতে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ফর্মে নিয়ে আসবে অথবা আপনারা যদি সরাসরি কামিং চ্যাটের টুইটার হ্যান্ডেলে চলে যান সেখান থেকেও আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা গুগল ফর্ম ওপেন হয়ে যাবে এখানে তারা লিখেছে nine digit customise CID for bitcoin level icon winners অর্থাৎ বিটকয়েন লেভেল আইকন উইনার যারা আছেন তাদের জন্য নাইন ডিজিট কাস্টমাইজ সিআইডি দেওয়া হবে তবে তার জন্য এখানে অ্যাপ্লাই করতে হবে এখানে লিখেছে bitcoin level icon winners congrats we are grateful for your support to the ComingChat app it's a first time among many more for our loyal users এটা হচ্ছে মানে তারা যে তাদের লয়াল ইউজার যারা আছে যারা বিটকয়েন লেভেল আইকন পেয়েছে তাদের তারা অনেক কিছু পাবে তার মধ্যে একটা এটা হচ্ছে প্রথম এবং তারা তাদেরকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ দিয়েছে এখানে রিওয়ার্ড লিখেছে personalised nine digit CID subject to availability of the CID এখানে লিখেছে যে একটা পার্সোনালাইজড মানে আপনি যেরকম চান সেরকমের মধ্যে একটা সিআইডি নাম্বার আপনাকে দেওয়া হবে এটা অবশ্যই পরে কাজে লাগবে পরে অনেক উপকারে আসবে এই সিআইডি নাম্বারটা user rids the BTC reputation icon by February twenty fourth মানে চব্বিশ ফেব্রুয়ারির যে বিটকয়েন রেপুটেশন আইকন দেওয়া হয়েছে সেটা যারা পেয়েছে তারা এই রিওয়ার্ডটা পাবে এখানে লিখেছে claim reward deadline to picked CID এগারো মার্চের পরে আপনি এটা আর পাবেন না যা হোক আমরা ওদিকে আর যাচ্ছি না এখানে আমি অপশনগুলো আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে প্রথমে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে কামিং চ্যাট সিআইডি অ্যাড্রেস তো কামিং চ্যাট সিআইডি অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে দিতে হবে এই জায়গাটাতে আপনি আপনি এখন কামিং চ্যাট সিআইডি অ্যাড্রেস কোথায় পাবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পাবেন একটু মনোযোগ সহকারে দেখুন এবং ধৈর্য রাখুন এখান থেকে আমাদেরকে যে কামিং চ্যাট সিআইডি অ্যাড্রেস পাওয়ার জন্য যেতে হবে এই যে এখানে একটা লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এর লিঙ্কটা এই লিঙ্কটা এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাকে মিনি স্ক্যানে নিয়ে যাবে আমি মিনি স্ক্যানে চলে যাচ্ছি আমি এখান থেকে আমার সিআইডি অ্যাড্রেসটা বের করার চেষ্টা করছি আপনারা মনোযোগ সহকারে দেখুন আশা করছি কোনো সমস্যা হবে না এখানে আসার পরে আপনারা আবার চলে যাবেন আপনার কামিং চার যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসে এখান থেকে আপনার যে কামিং আইডিটা রয়েছে কামিং আইডিটাকে কপি করবেন কপি করে আপনি চলে আসবেন আবার মিনি স্ক্যানে যেটা আপনি মাত্র ওপেন করেছিলেন এসে আপনার আইডিটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে খেয়াল করুন এখানে কাজ শেষ নয় পেস্ট করে দেওয়ার পরে এইখানে দুইটা অপশন নিচে আপনাকে দেখাবে একটা হচ্ছে সিআইডি হ্যাশট্যাগ সিআইডি আপনার সিআইডি নাম্বারটা তারপর হচ্ছে ব্লক আপনার সিআইডি নাম্বারটা এখান থেকে আপনাকে উপরের অপশনটাতে সিআইডি এই যে হ্যাশট্যাগ সিআইডি যে অপশনটা এই অপশনটাতে ক্লিক করতে হবে আমি এই অপশানটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনাকে আপনার সিআইডি অ্যাড্রেসটা দিয়ে দেবে এইখানে দেখুন নিচে যে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে এটাই আপনার সিআইডি অ্যাড্রেস এইটাই হচ্ছে আপনার সিআইডি অ্যাড্রেস এটাকে এখান থেকে জাস্ট কপি করে নিতে হবে এটা কপি করার জন্য আপনি এখান থেকে এটাকে এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজ ওপেন হবে ওপেন হলে আপনি এইখানে দেখুন ডান পাশে কপি বাটন পেয়ে গেছেন এই যে কপি বাটন এই কপি বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এটা কপি হয়ে যাবে তারপরে আমরা ফেরত যাব আমাদের যে পেজ থেকে আমরা কাজ করছিলাম গুগল ফর্মে গুগল ফর্মে ফেরত যাব গুগল ফর্মে ফিরে আসার পরে এখানে প্রথম অপশনে সিআইডি যে অ্যাড্রেসটা আমরা পেয়েছি সেটাকে পেস্ট করে দিব এরপরে হচ্ছে আপনি আপনার কামিং চ্যাটের যে বিটকয়েন লেভেল আইকনটা পেয়েছেন এটা এটাকে একটা ঠিক এইভাবে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন যেটা আপনার ফর্ম পূর্ণের সময় দরকার হবে এখনই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পরবর্তীতে অ্যাড ফাইল নামে একটা অপশন এখানে আছে এখানে উপরে লিখে দিয়েছে screenshot of your bitcoin icon এই যেটা হ্যাঁ এখান থেকে আমরা অ্যাড ফাইলে ক্লিক করব অ্যাড ফাইলে ক্লিক করার পরে আমি স্ক্রিনশটটা নিয়ে রেখেছি আমি স্ক্রিনশটটা এখান থেকে আপলোড করে দিচ্ছি আপনারাও আপনাদের যে স্ক্রিনশটটা আপনারা নেবেন অথবা নিয়ে রেখেছেন সেটাকে আপনারা হচ্ছে আপলোড করে দিবেন এখান থেকে আপলোড ফাইল সিলেক্ট করার পরে আপলোড আপলোড হয়ে গেছে আপলোড হয়ে যাওয়ার পরে নিচে তিনটা অপশন আছে এর প্রত্যেকটাতে আপনাকে একটা করে আপনার পছন্দের সিআইডি দিতে হবে আপনি যেটা নিতে চান নয় ডিজিটের এ একটা এ একটা একটা অর্থাৎ এই তিনটার মধ্যে যেটা আপনাকে দেওয়া উপযুক্ত মনে করবে কামিং চ্যাট কর্তৃপক্ষ যেটা খালি থাকবে সেটা আপনাকে দেবে চেষ্টা করবেন যেন এমন কোনো ইউনিক সংখ্যা দিতে যেটা এর আগে কেউ নেয়নি কারণ যদি আপনার দেখা যায় আপনি তিনটা সংখ্যা দিয়েছেন এবং তিনটাই ফিল আপ হয়ে গিয়েছে তাহলে আপনি একটাও পাবেন না আপনাকে রিজেক্ট করা হবে কারণ আপনার পছন্দের তিনটাই আগে থেকে নেওয়া হয়ে গেছে তাই এখানে চেষ্টা করবেন ইউনিক তিনটা দেওয়ার এর থেকে একটা আপনি পাবেন তো আমি আমার তিনটা দিয়ে দিচ্ছি আমি আমার তিনটে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা চেষ্টা করবেন তিনটে ইউনিক নাম্বার দেওয়ার তাহলে আপনার একটা ইউনিক সিআইডি নাম্বার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আর নাম্বার দেওয়ার পর আপনি এখানে একটু গুণে ঠিক করে মিলিয়ে দেখবেন যেটা নয় ডিজিট হয়েছে কিনা কম বেশি হয়ে গেল কিনা কম বেশি হয়ে গেলে রিজেক্ট হয়ে যাবে সাবমিট করার আগে একটু মিলিয়ে দেখবেন আমি একটু মিলিয়ে দেখছি তো নাম্বার দেওয়া হয়ে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করে দিতে হবে এখানে নিচে সাবমিট বাটনটা রয়েছে এই সাবমিট বাটনটাতে ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিলাম তারপর আপনার সামনে এরকম মেসেজ আসবে nine digit customer CID for bitcoin level icon winners এটা হচ্ছে এটা আসার মানে হচ্ছে যে আপনার আবেদনটা সাবমিট হয়ে গেছে এবং তারা তাদের সময় মতো বলছে যে পঁচিশ তারিখের মধ্যে আমার মনে হয় যারা একটু বেশি সময় লাগলেও লাগতে পারে এর মধ্যে হচ্ছে যে তা আপনি আপনার কাঙ্ক্ষিত সিআইডি নাম্বারটা দেখতে পাবেন আপনার ওয়ালেটে এখন যেটা দেখছেন সেটা চেঞ্জ হয়ে যাবে তো এই ছিল আজকের মতো ভিডিওতে কামিং জেরের পরবর্তী কোনো ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয় তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন